খালি প্যাডেল মারো প্যাডেল মারো প্যাডেল মারো আমরা প্রশ্ন রাখতে চাই আজকে যদি এই রিক্সা শ্রমিকদের রুটি রুজি নিয়ে আপনারা এরকম ছিনিমিনি kim tanı বন্ধুগণ তাহলে আমাদের আমরা সরকারের ট্যাক্স দিই সরকারের বাজেট প্রণয়ন করার সময় আমরা ভূমিকা রাখি সরকার কি আমাদেরকে দেখবে না সরকার কি আমরা কিভাবে বাঁচব সেটা কি দেখবে না যদি সংগ্রামী বন্ধুগণ যেই বাবা মা সন্তানের দুঃখ কষ্ট বোঝে না যেই বাবা মা সন্তান সব পথে চলার পরেও সেই সন্তানের কর্ম কেড়ে নিয়ে চুরি ডাকাতির পথে সন্তানকে ঠেলে দেয় সেই বাবাটাকে আমরা প্রয়োজনে অস্বীকার করবো সংগ্রামী বন্ধু আমরা এমন বাবা মা চাই যেই বাবা মা সন্তানের দুঃখ কষ্ট বুঝবে